বন্ধুরা আমাদের পায়ের হাড়কে মানুষের শরীরের সব থেকে মজবুত হাড় মানা হয় বন্ধুরা কি হবে যদি এই হাড়টিকে হাইড্রোলিক প্রেসার মেশিনের সামনে রেখে দেওয়া হয় এই পরীক্ষাটির জন্য পায়ের হাড়টিকে হাইড্রোলিক মেশিনের সামনে রেখে দেওয়া হয় এরপর এই হাড়টিতে ধীরে ধীরে প্রেশার দেওয়া হয় বন্ধুরা যখন এতে নয় হাজার দুইশো কুড়ি কেজি ওজনের প্রেশার দেওয়া হয় তখনই পায়ের হাড়টি ভেঙে যায় বন্ধুরা আমাদের পায়ের হাড় এতটাই মজবুত যা এটি দু হাজার কুড়ি কেজি যা কিনা দুটি বড় হাতির ওজনের বোয়ার সহ্য করতে পারে তো বন্ধুরা এক্সপেরিমেন্টটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন